দুই সাল বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য আমার এক বন্ধু জনিকে সাথে নিয়ে আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হাওয়ায় আমরা সেখানে বছরে এক দুইবার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম মেইন রোড আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় এক যুবক বয়সী লোক এসে সেই চায়ের স্টলে উপস্থিত হলেন জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে দুইটা চায়ের অর্ডার করল চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক ওনার নাম আবরার চা চলে এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসেই চা খাচ্ছিলেন আর হঠাৎ এদিক ওদিক তাকাচ্ছিলেন ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে হয় খুব অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমরা আজই শহরে ফিরে যাব কিনা ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম হঠাৎ চায়ের দোকানে চা বিক্রেতা আবরা সাহেবকে বলে বসলেন ডাক্তার সাহেব আজকে সৈলা যান আর থাইকেন না এখানে যান বাসানি ফরজ চা বিক্রেতার এমন কথা শুনে আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আর কেনই বা দোকানদার ওনাকে এই কথা বললেন কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নাম আবরার আমি পেশায় একজন চিকিৎসক সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি পাঁচজন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয় অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই আল্লাহর রহমতে ভেবেছিলাম ভালোই হয়েছে এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে নিই জয়নিং এর আগের মাসে আমি আমার সাতাশতম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি জয়েন করার ছয় সাত মাস সবকিছু আমার আশানুরূপ ছিল কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তোমরা জানতে চাও না থাক আমি আর তোমাদের কিছু বলবো না এতটুকু বলে আবরা সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারেই তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম উনি কিছুটা অস্বস্তি নিয়ে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরও এক কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন জয়নিং এর ছয় সাত মাসের মাঝে আমি জ্বর মাথা ব্যথা হাত ভাঙা এবং আরো কিছু সমস্যার চিকিৎসা করেছি কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরীবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময়ে বসেছিলাম আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন কি সমস্যা জিজ্ঞেস করতেই বৃদ্ধা সজোরে কেঁদে উঠলেন মনে মনে ভাবলাম কি মুশকিল ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা শুনব ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে বৃদ্ধা বললেন ওনার নাতিটা নাকি খুব অসুস্থ চার দিন যাবৎ সে কিছু খাচ্ছে না এমনকি পানি পর্যন্ত পান করেনি ওনার কথা শুনে আমি বললাম আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার বাসায় যাব উনি আমাকে ওনার বাসার ঠিকানা বলে চলে গেলেন আমি তৎক্ষণাৎ যাইনি কারণ তখন মহিলার সাথে গেলে আমাকে আবার অনেকটা পথ ক্লিনিকে ফেরার জন্য পাঠ দিতে হতো ভেবেছিলাম রাতের দিকে একেবারে বাসায় ফেরার পথে মহিলার বাসা হয়ে তারপর ফিরব কিন্তু বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া লাগার কারণে আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যাই একটু হাঁটতেই দেখি সেই বৃদ্ধা হেঁটে যাচ্ছেন গ্রামের দিকে আমি ওনাকে ডাক দিলাম চাচি ও চাচি দাঁড়ান আমি যাব আপনার সাথে উনি খুশি হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ওনাকে ওনার নাতির কথা জিজ্ঞেস করলে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন বিধায় আমি মোটামুটি ভালোই বিরক্ত হয়ে ওনাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি প্রায় ৩৫ মিনিট হাঁটার পরে আমরা একটি বাসার সামনে এসে উপস্থিত হলাম গ্রামাঞ্চল হলেও এখানে অনেক পাকা বাড়ি তৈরি হয়েছে ওনাদের বাড়িটিও ছিল একতলা পাকা বাড়ি কিন্তু টিন শেডের উনি আমাকে ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন আমি যে ঘরে বসলাম সেখানে ঘরের দরজার ঠিক বামে একটি বিছানা আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম আর একটি পুরাতন শোকেস ছিল সেই শোকেসের সামনে চেয়ার দিয়ে উনি আমাকে বসিয়ে আমার জন্য ভেতর থেকে পায়েস নিয়ে এলেন আর খেতে দিলেন আমি ওনাকে বললাম চাচি আগে আপনার নাতিকে দেখি তারপর না হয় খাবো উনি আমার দিকে কিছুটা রেগে গিয়ে তাকালেন এবং বললেন তোমাকে খাইতে দিছি আগে খেয়ে নাও এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম দেখেন চাচি আমার এত সময় নেই আপনার নাতিকে দেখে আমার আবারও ক্লিনিকে ফেরা লাগবে তাই আপনার নাতিকে দেখা যায় এখন উনি আমাকে সামনে আগাতে ইশারা করে সামনের পর্দা দেয়া একটি ঘরে চলে গেলেন আর ওনাকে অনুসরণ করে আমিও সেই ঘরে প্রবেশ করলাম ঘরটি ছিল মোটামুটি অন্ধকার গ্রামে তখন পল্লী বিদ্যুৎ পৌঁছালেও সন্ধ্যার পরে বিদ্যুৎ একেবারেই থাকত না তাই ঘরে ঘরে হ্যারিকেন কুপিবাতি বা মোমবাতি ব্যবহার করা হতো সেই ঘরের পর্দা সরিয়ে আমি দেখলাম ঘরের মাঝখানে একটা বড় বিছানা যার উপর মশারি টানানো ছিল আর একটু সামনে ডান দিকে টুয়ের ওপর একটি কুপি বাতি চলছে আর মশারিটার জন্য যেন রুমে আরো বেশি অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে আমাকে মহিলা বিছানার পাশে দাঁড় করিয়ে রেখে মশারিটি তুলে একটু সাইডে সরিয়ে আমাকে বসতে বললেন আমি ওনার নাতিকে দেখার জন্য তার হাতটা ধরার আগে আমার মোবাইলের টর্চ জ্বালানোর কথা ভাবলাম কারণ রুমটা এত বেশি অন্ধকার লাগছিল যে রোগী দেখা সম্ভব ছিল না ভাবনা অনুযায়ী টর্চ জ্বালিয়ে ওনার নাতির হাতের পালস চেক করার জন্য হাত ধরে ছেলেটার চেহারার দিকে তাকাই আর দেখতে পাই যে ছেলেটি আমায় দেখে হাসছে কিন্তু ছেলেটার চেহারা দেখে আমি দুই হাত দূরে ছিটকে পড়ে যাই আপনারা হয়তো ভেবেছেন যে কোনো ভৌতিক চেহারা ছিল বিধায় ছেলেটাকে দেখে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম বা ভয় পেয়েছিলাম কিন্তু আসলে তা নয় আসলে তার চেহারাটা ছিল অবিকল আমারই মতো আমার মনে হচ্ছিল আমি যেন আমার দিকে তাকিয়ে হাসছি এই দৃশ্য দেখে আমি মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা কেমন যেন সাদাটে হয়ে গেছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে মহিলাটি তাকিয়ে এমন সময় বিছানায় থাকা ছেলেটি আমার বাম হাত চেপে ধরে আমাকে বলে কথা বলিস না আয় আয় ও তোকে ডাকছে আসছে দেখতে পাচ্ছিস ও আসছে আমি এই কথা শুনে সজরে আমার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিব এমন সময় সেই বৃদ্ধা আমার সামনে আমার পথ আটকে দাঁড়ায় আর বলে তোর দাদকে দেখবি চলে গেছে সে কিরে দেখবি তোকে দেখতেই হবে দেখ দেখ আরে দেখ না ছেলে এই বলে সে আমার হাত ছেড়ে দুই হাত উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে যায় আর নিমিশে আমি দেখি আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে আর তার চেহারা থেকে পোকা গড়িয়ে পড়ছিল আর গলায় দড়ি পেঁচানো ছিল জীবটা যেন বেরিয়ে আসছে চোখ দুটো যেন কুঠুরি ফেটে বের হয়ে আসবে এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরলে দেখি আমি আমার বাসায় আমার বিছানায় শুয়ে আমার পাশে ক্লিনিকের একজন স্টাফ বসেছিল আর আমার বিছানার পাশে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়েছিল ক্লিনিকের স্টাফের নাম ছিল আলমগীর আমি জ্ঞান ফিরে রাতের ঘটনার কথা মনে পড়তে লাফিয়ে উঠলাম আর আলমগীরকে সব ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না কারণ আমার মুখ দিয়ে কোনো আওয়াজ তখন বের হচ্ছিল না এটা যে কতটা যন্ত্রণা সেটা যার হয় সে ছাড়া কেউ বুঝতে পারবে না আলমগীর আমাকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করে তোলে আর আমি তখন কিছুটা কথা বলার মতো অবস্থায় চলে এলে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি পূর্ব বাঁশ ঝাড়ের নিচে কেন পড়েছিলাম আর সেখানে কেন আর কিভাবে আমি এলাম সেই রাতের বেলা আমি মনে মনে ভাবলাম কি আমি ছাড়ের মাঝে পড়েছিলাম কিন্তু আমি তো ওই মহিলার বাসায় ছিলাম এসব ভাবতে ভাবতে ওনাদের ছুড়ে দেওয়া প্রশ্নে আমি অস্থির হয়ে পড়ি আর আমি ওনাদের কাছ থেকে সেই বরন্ত সন্ধ্যায় আসা সেই বৃদ্ধা আর তার নাতনির কথা বলি আমার কথা শুনে ওনারা আর চোখে আমার দিকে তাকালেন আর ওনাদের মাঝে একজন বলে উঠলেন কি কন ডাক্তার সাহেব ওইখানে তো বাঁশের জঙ্গল ছাড়া কিছু নাই ওইখানে মানুষ যায় না তো একটা মাটির ভিটা আছে পরে সবাই গ্রাম সাইরা সইলা গেছে এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হচ্ছে আমার সাথে আজকে সন্ধ্যা থেকে বিজ্ঞানের ছাত্র আর মূলত ডাক্তার হবার ফলে আমি এসব বিষয় কোনোদিন বিলিভ করতাম না কিন্তু সন্ধ্যায় তাহলে কি হলো আমার সাথে আমি নিজেকে এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে লাগলাম নানানভাবে কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে আমি কিভাবে বাঁশ ছাড়ের ভেতরে গেলাম আর যদি কিছু বা নাই দেখি তাহলে অজ্ঞান হলাম কেন আমি একজন ডাক্তার আমি যথেষ্ট স্বাস্থ্য সচেতন আর সুস্থ আর আমার মানসিকভাবেও আমি অনেক শক্ত কিন্তু এত কিছুর পরেও আমি নিজেকে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারিনি সেদিন রাতের বেলা গ্রামের লোকেরা যাবার পর আমি আলমগীরকে রাতে আমার সাথে থাকতে বলি কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম আমার কথায় আলমগীর রাজি হয়ে যায় গ্রামের মানুষটা খুবই ভালো বিধায় ওনারা আমার আর আলমগীরের খাবারের ব্যবস্থা করে দেন সেদিন রাতে রাতের বেলা খাবার শেষ করে আমি আর আলমগীর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম প্রতিদিন বাড়ি ফেরার আগে কয়েল কিনে আনতাম যেন মশা কামড়াতে না পারে সেদিন আর আনা হয়নি ভেবে আমি আমার সুটকেস থেকে মশারি বের করে চারপাশে দড়ি লাগিয়ে বিছানার উপর মশারি টানিয়ে দিলাম আর ঘুমাবো বলে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আমার প্রচন্ড শীত লাগতে শুরু করল আর আলমগীর আলমগীরকে ডাকতে লাগলাম কিছুক্ষণ ডাকার পর আলমগীর উঠে আমার গায়ে হাত দিয়ে বলে ইয়াল্লা স্যার আপনার শরীর তো পুড়ে যাচ্ছে আপনার ঘরে ওষুধ নাই আমি আলমগীরকে বলি পাশের ঘরের আলমারির ওপরে ওষুধের বাক্স রাখা আছে ওষুধের বাক্স আনতে আলমগীর চলে গেলে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম এক মিনিটের ভেতর আলমগীর এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য পানির গ্লাস এনে আমার পাশে বিছানায় বসে মশারি একটু সাইডে সরিয়ে যেই আমাকে ওষুধ দিতে যাবে আমি তৎক্ষণাৎ আমার জীবনের সবথেকে বড় একটি ধাক্কা খাই আমি দেখলাম আমি নিজেই ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে বিছানার পাশে বসে আছি এটা দেখে আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারি না কারণ আমার তখন প্রচন্ড জ্বর তাই শক্তি ছিল না আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারিনি কিন্তু হ্যারিকেনের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার মতো দেখতে সেই জিনিসটি আমার মুখের কাছে টিনের গ্লাসে করে আনা পানি আমার মুখের কাছে এনে আমার গাল হাত দিয়ে জোরে চাপ দিয়ে আমাকে সেই পানি খাওয়াবার চেষ্টা করছিল আর কিছুটা পানি আমার মুখে সে দিয়েও দেয় আমার দম আটকে যাচ্ছিল গলায় পানি পড়ে যাওয়ার ফলে আমি দম নেবার জন্য কিছুটা পানি গিলে ফেলি আর বিছানা থেকে উঠে বসার চেষ্টা করি আমার সে চেষ্টা ওই জিনিসটার কারণে বিফল হয়ে যায় কারণ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আর গলা টিপে ধরে বলে তোর বাবা এসবের মূলে দেখবি তোর দাদি কিভাবে মরেছিল ও আসছে ও তোকে সব দেখাবে সময় শেষ তোর দিন গুনতে থাক দাদির কাছে যাবি না যাবি না তুই বল যাবি না যাবি আমি কিন্তু তোর মাথা নেব আগেই বলে রাখছি এই বলে সে গলা ছেড়ে দেয় এরপর আবার আমি অজ্ঞান হয়ে যাই সকালবেলা আমার জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার পাশে সেই গ্রামের লোকজন আলমগীর দাঁড়িয়ে আছে আর তাদের সাথে ছিল আমার কলিগ মুসা আমি আলমগীরকে জিজ্ঞাসা করলাম রাতে সে ওষুধ আনতে গিয়ে কেন দেরি করছিল আলমগীর আমাকে বলল স্যার আপনার কি হয়েছে আমি তো এক মিনিটও সময় লাগাই নাই ওষুধ আনতে ওষুধ আনতে গিয়ে আপনার গোঙানির শব্দ শুনে আমি এসে দেখি আপনি নিজেই নিজের গলা টিপে ধরে রাখছেন আর কি যেন বলছেন যে দাদির কাছে যাবেন দাদির মতো মরবেন পরে দেখি আপনার মাথার কাছে পানি পড়ছিল আর আপনার মুখ পুরো ভেজা ছিল কি হয়েছে স্যার আলমগীরের কথা শুনে আমি আলমগীরকে জোরে করে বলে উঠি তুমিও শুনেছ আমার দাদির কথা তুমিও আমার কথা শুনে মুসা আমাকে শান্ত করে এবং বলে স্ট্রেস আর জ্বরের জন্য আমার সমস্যাগুলো হচ্ছে কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই যায় যে আলমগীরও তো আমার দাদির কথা শুনল তাহলে আমি ভুল কিভাবে ভাবছি আর আমার দাদিরই বা কি ঘটনা এরপর মুসা প্রাইমারিভাবে আমাকে চেক করে এবং বলে আমি যথেষ্ট সুস্থ রাতের জ্বরটাও তখন আর ছিল না কিন্তু আমার গলায় আমারই আঙুলের ছাপ স্পষ্ট মুসার কথা শুনে আমি আরো ঘাবড়ে যাই কারণ আমি যদি সুস্থই হই তবে আমি কেন ভুল ভাল দেখব আর ডাক্তারি পড়ার সময় কত কিছু দেখেছি অ্যানাটমি লাশ কিন্তু ভয় তো পাইনি আর ভুল ভাল ভাবনাও আসেনি তাহলে এখন হচ্ছেটা কি এইসব এত জলদি আমার সাথে হয়ে যায় আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না আর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি মুসা আর আলমগীর আমাকে রেখে ক্লিনিকে যাবার জন্য পা বাড়াতে গেলে আমিও তাদের সাথে ক্লিনিকে যাব বলে জানাই আর আমি এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছিলাম না ওদের অনেক বারণ করার পরেও আমি ওদের ক্লিনিকে চলে যাই ক্লিনিকে গিয়ে আমি আমার চেম্বারে বসে আমার মাকে একটা ফোন দিয়ে সব ঘটনা জানাই আর আমার মা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেন আমার কোমরে বাঁধা তাবিজটা আছে কিনা বলে রাখা ভালো যে খুব ছোটবেলায় কিছু সমস্যার কারণে আমার কোমরে আমার মা কোনো এক হুজুরের কাছ থেকে নিয়ে আসা তাবিজ বেঁধে দিয়েছিলেন তখন মোটামুটি ছোট থাকার ফলে ওই সমস্যাগুলির কথা আমার জানা ছিল না আমার মা আমাকে তাবিজের কথা জিজ্ঞেস করলে আমি আমার কোমরে হাত দিয়ে দেখি আমার কোমরে কোনো তাবিজ বা সুতা কিছুই ছিল না আমার তখন মনে হলো বেশ কিছুদিন আগে গোসল করার সময় তাবিজের সুতা অনেক দিন কোমরে থাকার ফলে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল তাই আমি সেই তাবিজ আর সুতো খুলে আমার বাথরুমের একপাশে রেখে দিয়েছিলাম কিন্তু মনের ভুলে আর তাবিজটা পরাই হয়নি আমি আমার মাকে এই কথা জানালে উনি আমাকে অনেক বকাঝকা করেন আর বলেন উনি আমার বাবাকে নিয়ে গ্রামে আসবেন আজকেই আমি আমার মাকে বলি যে ওনাদের আসার দরকার নেই আমি বাড়ি যাব কিন্তু আমার মা আমাকে বলেন খবরদার আমি যেন একবারও আসার কথা ভুলেও চিন্তা না করি এই বলে আমার মা ফোন কেটে দেন মায়ের কথা শেষ করে আমি ভাবছিলাম যে মা এভাবে রিয়্যাক্ট করলেন কেন কেনই বা এই দাবি যত জরুরি আমি যেতে চাইলে এত কড়া ভাষায় মানাই বা কেন করবেন এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে আমি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি তিনজন লোক একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি তারা আমার সামনে হাঁটছেন আর আমি পেছনে পেছনে তাদের মাঝে দুজন পুরুষ আর একজন মহিলা হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর মরুভূমির মাঝে একটি জায়গায় গোল বৃত্তাকার একটি ছায়া দেখতে পেলাম আমরা আমি স্বপ্নের মাঝেই ভাবছিলাম মরুভূমির মাঝে ছায়া কিভাবে আসতে পারে হঠাৎ সেই তিনজন লোক পেছন ফিরে আমার দিকে তাকালেন আর একসাথে বলতে লাগলেন আজ শুক্রবার আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি কিন্তু তুমি এই ছায়ার ভেতরেই থাকবে তুমি আর এগোতে পারবে না তোমার সাথে আমাদের যাত্রা এখানেই শেষ এই বলে ওনারা চলে যাচ্ছিলেন আমি ওনাদের চেহারা দেখে তিনজনের মাঝে দুজনকে চিনতে পারলাম কারণ ওনাদের মাঝে একজন ছিলেন আমার মা আরেকজন আমার বাবা আরেকজন ছিলেন একজন বৃদ্ধ লোক উনি আমাকে বললেন বাবা আমার আর কিছুই করার নাই আমাকে মাফ করে দিও আল্লাহর দরবারে ক্ষমা চাইব কিছু না করতে পারার জন্য ওনার কথা শেষ করে চলে যাচ্ছিলেন আর আমি ওনাদের সাথে যেতে চাইলেও পারছিলাম না কারণ আমার পা চলছিল না আর আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি চিৎকার করার চেষ্টা করতে লাগলাম সমস্ত শক্তি দিয়ে হঠাৎ আমার ঘুম ভাঙল ক্লিনিকে দেখ নার্সের ধাক্কায় উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের মাঝে চিৎকার করছিলাম আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখি আমার মোবাইলে সতেরোটা মিসড কল আমার ফোনে ভাসছিল আমি তড়িঘড়ি করে বাবাকে আমাকে ফোন দেই আর আমার বাবা আমার উপর রাগ করে অনেক কথা শোনালেন আর এও বললেন ওনারা তিরিশ মিনিটের মাঝে ক্লিনিকে পৌঁছে যাবেন আমি অপেক্ষা করতে লাগলাম আর কিছুক্ষণ পর মা ও বাবা এলেন ক্লিনিকে ওনাদের সাথে একজন বৃদ্ধ হুজুর ছিলেন আমি হুজুরের চেহারা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না কারণ সেই হুজুরের চেহারাটি ছিল আমার স্বপ্নে দেখা সেই তিনজন ব্যক্তির মাঝের তৃতীয় ব্যক্তিটির মতো নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি হুজুরকে সালাম দিয়ে বলি যে ওনাকে আমি স্বপ্নে দেখেছি একটু আগে উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক ঠিক কি দেখেছি স্বপ্নে আমি ওনাকে আমার স্বপ্নের কথা বললে ওনার চেহারায় কেমন একটা কালো ছাপ পড়ে গেল উনি কিছু না বলে আমার মা বাবার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লেন আমার মা কাঁদো কাঁদো কণ্ঠে হুজুরকে বললেন আমার ছেলেকে বাঁচান হুজুর আমার বাবা সব শুনছিলেন এতক্ষণ হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিলেন তুই তাবিজ খুন খুললি তুই তাবিজ কেন খুললি আর কয়েক বছর পর খুললে কি হতো এই কথা বলে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আমার বাবার কান্না শুনে মুসা আমাদের দিকে এসে জিজ্ঞাসা করল কি হয়েছে কিন্তু ওকে আমরা কেউ কিছু বলতে পারলাম না ও আমার বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যায় এরপর আমরা বাসায় ফিরে যাই বাসায় ফেরার এতটা পথে আমি আমার বাবা মা এবং হুজুর কেউ একটা শব্দও বিনিময় করিনি কিন্তু আমার কানের কাছে বারবার কিছু শব্দ ভেসে আসছিল কিরে সময় তো শেষ তোর আমার কাছে আয় দাদির মতো আয় দাদির মতো আয় দাদির মতো এই বলে আস্তে আস্তে শব্দগুলো ক্ষীণ হয়ে আসছিল আমি আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উনি আমাকে কিছু বলছিলেন কিনা উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদেই যাচ্ছিলেন আর কেঁদেই যাচ্ছিলেন আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে এলাম বাড়িতে ফিরতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ আমার বাসার সামনে আমার জন্য রাতের খাবার রান্না করে নিয়ে বসে আছে আমার মা বাবাকে দেখে ওনারা আমার মা বাবার জন্যও খাবার রান্না করতে চলে যান ভাবুন গ্রামের মানুষরা কতটা ভালো হয় যাই হোক বাসায় ফিরে পানি খেয়ে আমার বাবা মার সাথে কথা বলে হুজুর বাইরে চলে গেলেন একটু পর বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসলো কিন্তু গ্রামের মসজিদ ছিল অনেক দূরে তাহলে এখানে আজানের শব্দ বুঝতে বাকি রইল না এটা সেই হুজুরের কাজ এরপর ঘরের চারপাশে কিছুটা মাটিতে পোতার আওয়াজ শুনতে পাই আর সুরা বাকার আয়াত শুনতে পাই প্রায় ত্রিশ মিনিট বাইরে থাকার পরে হুজুর ফিরে এলেন আর আমরা সবাই আমাদের শোবার ঘরে বসেছিলাম এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা আরও খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসেন আর আমাদের কথা শুনে বসে পড়েন তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের তাবিজ ছিল আর কেনই বা তারা তাবিজটা খোলার ফলে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আমার কথা শুনে আমার মা কাঁদছিলেন আর আমার বাবা আমার ছোটবেলার ঘটনা বললেন আমাকে উনি বলছিলেন ছোটবেলায় আমার ওপর জিনের ছায়া ছিল সেই জিনটির মালিক ছিলেন আমারই নিজের দাদু বলতে লজ্জা লাগে তবুও বলি আমার দাদু নাকি একজন কালো জাদুকর ছিলেন আর তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে তিনি ক্ষতি করে বেড়াতেন আমার দাদু আমার বাবার জন্মের আগে থেকে এসব করতেন আর সেই কাজের মাধ্যমে আয় করা টাকা দিয়েই নাকি আমার বাবাকে লালন পালন করতেন কিন্তু আমার দাদি একদিন ওনার এই কালো জাদুর ঘটনা জেনে যান আর উনি নিজের ছেলেকে হারামের টাকায় বড় করতে চান না বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার বাবাকে নিয়ে আর বাড়ি ফিরে সবাইকে দাদুর কথা জানান বাসার মানুষ ক্রুদ্ধ হয়ে দাদুর বাড়িতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এর কিছুদিন পর নাকি আমার দাদি পাগল হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল পাঁচ মাসের মাথায় উনি মারা যাবার আগে নাকি অদ্ভুত আচরণ করতেন উনি নাকি চিরুনি দিয়ে নিজের চুল ছিঁড়তেন আর গোসল না করার ফলে মাথা থেকে চুলের সাথে উঠে আসা কি কি নাকি সব বেছে বেছে খেতেন আর একদিন দেখা যায় আমার দাদি গায়ে পোকা হয়ে গিয়েছিল অনেক কবিরাজি তদ্বির চলছিল আমার দাদির জন্য কিন্তু উনি বাঁচেননি একদিন ছনের ছাদের বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে সেটি গলায় দিয়ে আত্মহত্যা করেন আমার দাদি আসলেই কি সেটা আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু আমার দাদি মারা যাওয়ার পর আমার বাবা তার খালার কাছে বড় হন অনেক বছর কেটে যায় আমার বাবা বিয়ে করেন আমার মাকে বিয়ের দুই বছরের মাথায় আমার আগমন ঘটে আর একদিন হঠাৎ গ্রামের বাড়িতে আমার দাদু কোথা থেকে যেন আমাদের কাছে আসেন আমি তখন খুব ছোট উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছিলাম আমার বাবা মা ঘরের ভেতরে কাজ করছিলেন সবার সাথেই হঠাৎ আমার কান্নার শব্দ শুনে ওনারা উঠোনে এসে দেখেন আমার দাদু আমাকে কোলে নিয়ে আমার মাথায় কালো রঙের তিলক লাগিয়ে আমার কানের কাছে কি যেন পড়ছিলেন আমার বাবা এটা দেখে আমাকে জোর করে দাদুর কোল থেকে নিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেন আমার দাদু খুব ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বলেছিলেন তুইও তোর মায়ের মতো আমার সাথে দুর্ব্যবহার করলি আমার ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুললি আমার কাছ থেকে আমার ছেলেকে সরানোর জন্য তোর মাকে কি করেছি দেখেছিলি তুই এবার তোর কাজের জন্য তোর কাছ থেকে তোর ছেলে কেড়ে নেব আমি দেখবি ছেলে হারানোর কি যন্ত্রণা তোর মায়ের মতো করে তোর ছেলেকেও নিয়ে যাব পারলে আমাকে আটকাশ তোরা এই কথা বলে আমার দাদু নাকি সেখান থেকে চলে যান আমার পরিবারের বাকি সদস্যরা নাকি আমার দাদুকে ধরতে গেলে আমার বাবা বলেন যে যাত যাই হোক তিনি হচ্ছেন বাবা আর বাবাকে কিছু করে পাপের ভার নাকি তিনি অর্থাৎ আমার বাবা বহন করবেন না কিন্তু দাদুর কথা শুনে আমার বাবা ঘাবড়ে গেলেও নাতির কোনো ক্ষতি দাদু করবেন না এই ভেবেই আমার বাবা বিষয়টি ভুলে যান কিছুদিন পর থেকে নাকি আমার আচরণের পরিবর্তন আসে অকারণে ঘন্টার পর ঘন্টা আমি কাঁদতাম আর রাতের বেলা মাঝে মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না কিন্তু সকালে পাশের বাড়ির বাঁশঝাড়ের সামনে নাকি আমাকে পাওয়া যেত এসব দেখে ভয়ে আমার বাবা আমাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যান ইমাম সাহেব বলেন আমার দাদু নাকি খুব নিকৃষ্ট একটি কাজ করেছেন আমার ওপর নাকি জিন চালান দিয়েছেন আমার বাবা এসব শুনে ভাবতে লাগলেন যে একজন দাদু কিভাবে তারা তো ছোট নাতির সাথে এই সমস্ত কাজ করতে পারে এরপর এর প্রতিকার চাইলে হুজুর কিছু কাজ করে সেই জিনকে হাজির করান এবং তাকে একটি বোতল পানি ভরে সেই বোতলের ভেতরে বন্দি করে ফেলেন আর বোতল থেকে কিছু পানি একটা তাবিজের উপর লাগিয়ে দোয়া পড়ে ফোঁ দিয়ে আমার কোমরে তাবিজ বেঁধে দিলেন এবং বললেন ত্রিশ অর্থাৎ আমার বয়স তিরিশ হবার আগে যেন এই তাবিজ না খোলা হয় যদি খোলা হয় তো এই জিন বোতল থেকে মুক্ত হয়ে যাবে খুবই নিকৃষ্ট কালো জাদু হবার ফলে জিনটা খুব শক্তিশালী ছিল তাই তাকে একেবারে নিধন করা যায়নি আর একে নিধন করার ক্ষমতাও নাকি হুজুরের ছিল না আমার বাবার কাছ থেকে এসব শুনে আমি যেন আকাশ থেকে পড়ি আর আমার নিজের জীবনে কি হবে তা না ভেবে আগে এটা ভাবি যে আমার দাদু কিভাবে পারলেন এই জঘন্য কাজ করতে আমি যখন ভাবছিলাম তখন হুজুর বললেন এখন কিছু করা একেবারে অসম্ভব এই জিন আমাকে সেদিন রাতের বেলা অর্থাৎ যেদিন আমি আমার বিছানায় মশারি টানিয়ে শুয়েছিলাম সেদিন রাতের বেলা যে পানি খাইয়েছিল সেটির ফলে আমার সাথে সে জড়িয়ে গেছে আর এই গ্রামের যেই বাঁশ ঝাড়ে আমি পড়েছিলাম রোগী দেখতে গিয়ে সেই বাঁশ ছাড়ে তার বাস এখন বাড়ি বন্ধ করে আজান দেওয়ার সময় হুজুর সেটা বুঝতে পারছিলেন তাই আমাকে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতে বললেন সেদিন রাত্রে আমাদের কারো ঘুম হয়নি আমি আমার ঘরে ঘুমানোর সময় আমার মা বাবা আমার ঘরে এসে কাঁদতে লাগলেন হঠাৎ উনি কেন কাঁদছেন জিজ্ঞেস করতে উনি বললেন ঘুমের মাঝে কেউ ওনাকে বলছিল খুব ক্ষীণ আর ফিস ফিস সুরে আহ সাথে ফিসফিস আওয়াজ রাগান্বিত আওয়াজে পরিণত হয় আমার কাছে বাধা দিবি তোর ছেলের বাবাকে জিজ্ঞেস কর ওর মায়ের সাথে কি হয়েছিল দেখে যা আয় এসব শুনে আমার মায়ের ঘুম ভাঙার পর উনি ঘরে এসে আমাকে সব বলেন আর অঝরে কাঁদতে থাকেন এই বলে আব্রা সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমাদের বললেন যে এখন ওনার মা বাবা বাড়িতে নাকি ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন সেখান থেকে চলে যাবেন বলে আর উনি কাজের এক ফাঁকে দোকানে এসে বসছিলেন কারণ ওনার মন বাড়িতে ঠিক ছিল না আবরার সাহেবের বাসায় নাকি সেই চায়ের দোকানের লোকটাও ছিল সেদিন রাতে উনি আমাদের ঘটনাটি বলতে চাননি কারণ একজন ডাক্তার হয়ে আমাদের মতো বিজ্ঞানমনা ব্যক্তিদের এই ঘটনা বললে আমরা যদি ওনাকে পাগল ভাবি আর উনি ঘটনাটি মূল দোষী ওনার নিজের দাদু হওয়ায় ঘটনাটি বলতে অস্বস্তি বোধ করছিলেন আপনার সাহেবের কথা শুনতে শুনতে কখন যে পরন্ত বিকেল হয়ে গিয়েছিল আমি আর জনি সেটা খেয়াল করতে পারিনি আমাদের খেয়াল ফেরে আমার আম্মুর ফোন কলে আমার আম্মু ফোন করে জিজ্ঞেস করেন যে আমি কোথায় আর বাসায় কেন আসছি না আমি দুই ঘন্টার মধ্যে ফিরছি জানিয়ে ফোন রেখে দিয়ে সেখান থেকে জনিকে নিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে ফেরার আগে আবরার সাহেবকে আমি বা জনি কেউ কিছু বলতে পারিনি কারণ আমরাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এই লোমহর্ষক ঘটনাটি শুনে এরপর আব্রা সাহেবের মোবাইল নাম্বার নিয়ে আমি আর জনি চায়ের বিল পরিশোধ করে সেখান থেকে উঠে পড়ি ফেরার সময় আব্রা সাহেবের ভয় মাখা মুখ দেখে আমার খুব খারাপ লাগছিল আমিও একজন ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম আমি জানি কেমন লাগে এই অনুভূতিগুলো বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে আমি শুধু একটা কথাই ভাবছিলাম কারণ নিজের আপন রক্ত কিভাবে এই কাজ করতে পারে আর সে যদি হয় নিজেরই দাদু কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে বাসায় ফিরে আব্রার সাহেবের সাথে এরপর কি হয়েছিল ভাবছিলাম আমরা উনি কি পেরেছিলেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কি হয়েছিল ওনার সাথে এখন কেমনই বা আছেন তিনি ওনাকে আমরা ফোন করতে চাচ্ছিলাম কিন্তু ফোন করে কি বলবো আর কি জিজ্ঞেস করব ভেবে না পাওয়ার কারণে কয়েকদিন আর ফোন করতে পারেনি কারণ যার কষ্ট সেই বোঝে ফোন দিয়ে খামোখা সেই কষ্ট বাড়াতে চাইনি কিন্তু জানার আগ্রহ কিছুতেই ত্যাগ করতে না পারায় কিছুদিন পর আমি আর জনি আব্রা সাহেবের ফোনে ফোন করেছিলাম কিন্তু ওনার মোবাইল ফোন বন্ধ ছিল এর মাঝে বহুবার ফোন করেও নাম্বার বন্ধ পেয়েছি লাস্টবার যখন ফোন করেছিলাম একজন ভদ্রলোক ধরেছিলেন আর বলেছিলেন যে আব্রা সাহেব নামে উনি কাউকে চেনেন না আর এই সিমটি উনি কয়েক মাস আগে কাস্টমার সার্ভিস থেকে নিয়েছেন নতুন সিম হিসেবে এরপর আর কখনো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি জনিদের পরিবারের সাথে পরিচিত হবার কারণে আমি জনিকে বলেছিলাম যেন আবরার সাহেবের পরিবারের খোঁজ নেয় সে কিন্তু সে আমাকে জানিয়েছিল অনেক চেষ্টা করেও তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি এই ছিল আজকের মতো ঘটনা কিছু ঘটনার শেষ প্রান্তে আমরা কখনোই পৌঁছাতে পারি না অমীমাংসিত কিছু জিনিস আমাদের এ জীবনে রয়েই যায় এই যেমন জিন জাতি কেন মানুষের পেছনে লেগে থাকে এর কোনো এক্সপ্লানেশন নেই কারো জাদুই বা মানুষ কেন করে কি লাভ আর অন্যের ক্ষতি করে এর কোনো ব্যাখ্যা আছে না নেই থাকলে সেটি আমার জানা নেই কারো জানা থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এতটা সময় আমাদের ঘটনাটি শোনার জন্য আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আর কতটা ভয় লেগেছে ঘটনাটিতে আমি জানি না কতটুকু ভয় ছিল সেই বিচারটা লিসেনারদের কাছেই ছেড়ে দিলাম অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাবিত ফ্রম মায়মন সিং সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ফোন তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং এভাবেই তিনি তার ঘটনা শেষ করেছেন সে সময় আমার সারাটা দিন পরিবার বন্ধু ছোট ছোট কিছু কাজ এইসব করেই কেটে যেত আর রাতে ঘুমানোর আগে ফেসবুক অন করে ঘুমিয়ে পড়তাম তো সেদিন রাতে একটু লেট করেই বাসায় ফিরি আনুমানিক এগারোটা থেকে এগারোটা তিরিশ আম্মু টেবিলে খাবার দিয়ে ঘুমোতে চলে যায় আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে বসি খাওয়া শেষ করে আজ কেমন যেন নিজের রুমে যেতে ইচ্ছে করছিল না তবুও যাই গিয়ে লাইট অন করি ফ্যান চালাই তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ি মোবাইলে দেখি তখন রাত বারোটার বেশি বাজে আজ কেন জানি না রুমের লাইটটা একদম বন্ধ করা ঠিক হবে না মনে করে চিন্তা করছিলাম তারপর আজে বাজে চিন্তা থেকে মুক্তির জন্য লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ি পড়ি সিলিং ফ্যানের শব্দটা আমার কানে আজ বড্ড বেমানান অথচ আমি প্রতি রাতে এইভাবেই ঘুমাই আমি ঘুমিয়ে যাই প্রচন্ড গরমে ঘামে ভেজা শরীরে আমার ঘুম ভাঙে ফ্যানটা বন্ধ ছিল আমার রুমে শুনশান চারিদিক নিরবতা একটা পরিবেশ আমি বুঝতে পারি কারেন্ট চলে গিয়েছে আমি জানি না তখন কয়টা বাজে কারণ অন্ধকারে আমার ফোনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এদিকে আমার ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুমটা ছিল আমার রুম থেকে বের হয়ে ছোট একটা হল রুম আমরা টিভি দেখি ওইখানে তার পাশে একটা রুম ছিল সেখানে নিচের বাড়ি বিধায় অন্ধকারে তেমন একটা অসুবিধা হয়নি আমি রুমের দরজা খুলে কোনো রকমে কোনো সমস্যা ছাড়াই ওয়াশরুমে চলে যাই আমি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে হাঁটছি আর আমার শরীরটা ভার হয়ে আসছে পাশে আম্মু আব্বুর রুম আমি একবার ভেবেছিলাম আম্মুকে ডাক দেব তারপর আবার ভাবলাম নিজের ঘরের মধ্যে আছি কিসের ভয় আম্মু শুনলে কি ভাববে কিন্তু সত্যি আমি ভয় পাচ্ছিলাম জীবনেই প্রথম আমি নিজের ঘরে ভয় পাচ্ছি বুঝতে পারছি আলোর অভাবটা আমি আমার রুমের সামনে চলে আসি এসেই আমি দরজায় একটা ধাক্কা খাই দরজাটা চাপানো ছিল আমার কলিজাটা ধক করে উঠল আরে আমি তো মাত্র দরজা খুলে বের হলাম দরজা চাপালো কিভাবে আমি কিছু না ভেবেই দরজা খুলে রুমে ঢুকে যাই রুমে ঢুকে প্রথমে বিছানায় হাত রাখতে দেখি আমার মোবাইলটা মনে একটা শান্তি চলে আসে আমি তাড়াতাড়ি করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাই আর জ্বালিয়ে দেখি আমি ওইটা দেখার জন্য কোনোদিন প্রস্তুত ছিলাম না আমি দেখি রুমের একটা কোনায় আমি নিজেই দাঁড়িয়ে আছি এই প্রথম আমি আয়না ছাড়া আমাকে দেখছি আমার চোখে মুখে ছিল মুচকি হাসি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে সেন্স হারাই আমি যখন চোখ খুলি তখন আমার পাশে আমার আম্মু আব্বু এবং আমার বাড়ির দুজন চাচি আর একজন চাচাতো ভাই ঘটনা এখানে শেষ না আমি ওঠা মাত্র আম্মু আমার গালে খুব জোরে সরে একটা থাপ্পড় মারে আমি চমকে যাই কি হলো আম্মু আমাকে মারলো কেন কিছু বুঝে ওঠার আগেই আম্মু আমাকে বলল কাল রাতে এমন করেছিস কেন আমি বললাম কেমন করেছি পাশে থেকে আমার আব্বু বলে উঠল এতই যখন মরার ইচ্ছা রাস্তাঘাটে মরলে পারতিস না বাসার মধ্যে সব কি ছিছি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কি বলছে তারা এসব তারা রুম থেকে বের হয়ে যায় তখন আমার পাশে বসা এক চাচাতো ভাই আমাকে বলে কিরে হঠাৎ করে তুই এসব করতে গেলি কেন কাকি অনেক কান্না করেছে ছেলের মৃত্যু চোখের সামনে কোনো মা সহ্য করতে পারে বল কপাল ভালো তারা ঠিক সময়ে এসেছিল তা না হলে আজ তোকে অন্য অবস্থায় দেখতে হতো আমি তখন হাত জোর করে ওকে বলি ভাই প্লিজ একটু বলবি গতকাল রাতে কি হয়েছে আমি না সব ভুলে গেছি তখন আমার চাচাতো ভাইয়ের কথাগুলো এমন ছিল কাকির কাছে শুনলাম তুই গতকাল রাতে রুমের মধ্যে কথা বলছিলি এমনভাবে যেন তোর রুমে অন্য কেউ আছে তারপর তারা ওইটা শুনে তোর রুমে এসে দেখে তুই ফ্যানের সাথে গামছাটা বেঁধে ছোড়ার চেষ্টা করছিস তারা তোকে এমন অবস্থায় দেখে বাধা দিতে গেলে তুই তাদেরকে মারধর করিস আর বলিস আমাকে মরতে দাও ঝুলতে দাও তারপর কাকা কাকির সাথে তোর ফজরের আজান পর্যন্ত এরকম হাতাহাতি চলতে থাকে আজানের পর তুই ঘুমিয়ে যাস আর এই এখন উঠলি আমি যেন ওর কথাগুলো নিতে পারছি না আমার সহ্য হচ্ছে না কথাগুলো আমার কানে যেন বন্ধ হয়ে আসছিল একবার ভাবুন তো যদি আপনাদের সামনে এমনটা হতো কি দিতেন এর সমাধান নিজের মনকে কি বুঝাতেন এই ছিল ঘটনা আমার আম্মু লোকজন জানাতে চায়নি বলে বিষয়টা ওখানে ধামাচাপা পড়ে যায় তারপর থেকে কিছু হয়নি আমার সাথে কিন্তু আমি এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছি কেন কেন আমার সাথে এমনটা ঘটেছিল আমার দেখা আমিটা আসলে কি আমি ছিলাম নাকি আমি রূপে অন্য জগতের কেউ আজও আমি এই রহস্যের গণ্ডি অতিক্রম করতে পারিনি ধন্যবাদ আপনাকে রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লিসনাদের পড়ে শোনাবেন কেউ এর ব্যাখ্যা দিতে পারলে জানাবেন ভূত ডট কম বেঁচে থাকুক আজীবন আল্লাহ হাফেজ সিলেক্টেড হলে জানাবেন আরও কিছু ঘটনা আছে দাদির মুখে শোনা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা আমি পড়লাম এবং আশা করছি আপনার ঘটনা যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে আপনাদের কাছেও যারা যারা আছেন আমাদের সাথে এখন শুনছেন তাদের কাছে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দিন আমাকে পাঠিয়ে দিবেন বলেই আমি অপেক্ষায় আছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত ডট কমেন্ট জিমেল ডট সিলেটের বাসাটা ছোট করে একটু বর্ণনা দিই বাসাটা তিন রুমের ডান দিকের রুমে আমার আম্মু থাকতো তার বাম দিকের রুমটি খালি থাকে যার পাশে একটা কবরস্থান ছিল এবং সেই রুম থেকে বের হয়ে একটু সামনে রান্নাঘর যেটার পাশে একটা নালা আছে আম্মুর রুম থেকে বের হতেই সামনে আরেকটা রুম ছিল যেটা আগে ড্রয়িং রুম ছিল পরে সেটাকে একটা বেডরুম বানিয়ে দেওয়া হয় ঈদের ছুটিতে বিল্ডিং এর প্রায় সব ফ্ল্যাট ফাঁকা হওয়ার কারণে আমরা যতদিন সম্ভব ওখানে গিয়েছিলাম আমার আম্মু ডাক্তার হওয়ার কারণে প্রায় নাইট ডিউটি থাকত আর সবার ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাত জেগে পড়াশোনা করতাম এমনিভাবে এক রাতে আম্মু যাওয়ার পরে আমি ঘরের বাকি লাইট বন্ধ করে এসে রুমে পড়াশোনা করছি এবং পড়াশোনা শেষ করতে করতে তিনটায় ঘুমাতে যাওয়ার আগে রুম ঝাড়ু দিব বলে রান্নাঘরে ঝাড়ু আনতে যেয়ে আশেপাশে যখন চোখ পড়ছিল তখন দেখছিলাম ওপরের এইচটাতে কিছু গ্লাস সহ বাটি রাখা আছে এবং সেগুলোর পেছনে কিছু পাতিল আছে এরপরে আমি ঝাড়ু দিয়ে পুরো রুম ঝাড়ু দেওয়া খাওয়া প্রায় শেষ করলাম তখন রান্নাঘর থেকে খুব জোরে একটা আওয়াজ আসলো আমি একটু ভয় পেয়ে ভিতরে গিয়ে দেখলাম পাতিল পড়ে আছে ফ্লোরে এবং সাথে সাথে মনে পড়ল এগুলো তো কাঁচের জিনিস এবং এগুলো পিছনের দিকে রাখা ছিল তাহলে এগুলো পড়লো কিভাবে আর পড়লেও কাঁচের কিছু পড়লো না কেন এটা ভাবতে ভাবতে আমি পাতিলটা উঠিয়ে বেসিনে রাখলাম এবং নিজের রুমে এসে শুয়ে পড়লাম এর কিছুদিন পর বাসায় বসে অস্থির হয়ে উঠছিলাম বলে বাবা ওনাদের সাথে ছাদে যেতে বললেন তখন বাজে বিকেল চারটা লিফটের সামনে অপেক্ষা করার সময় হঠাৎ নাকে পচা গন্ধ এবং পচা গন্ধের কারণে আমি দাঁড়াতে পারছিলাম না বাবাকে গন্ধের বিষয়টা জিজ্ঞেস করতে উনি বললেন কোন গন্ধের কথা বলছি আমি কোনো গন্ধের আভাস নেই এটা শুনে আমি অনেক অবাক হলাম কারণ তখন আমি সেই বাজে গন্ধটা ক্লিয়ারলি পাচ্ছিলাম পরে বাবার মতন দোয়া পড়ে ছাদে গিয়ে এসেছিলাম প্রায় পনেরো দিন পরে আমরা ঢাকায় ফিরে আসি আমাদের বাসার একটু বর্ণনা দিই আমাদের বাসায় ঢুকতেই ড্রয়িং রুম খাওয়ার রুম এবং তার একটু সামনে সারি সারি তিনটা রুম রয়েছে যেখানে একদম বাম দিকের রুমটা স্টোর রুম ওখানে আম্মু হসপিটালের জিনিসপত্র রাখে মাঝের রুমটা আমার বাবা মার এবং ডান দিকের শেষের রুমটা আমার সিলেট থেকে আসার পর কিছুদিন মোটামুটি ভালোই কাটছিল কিন্তু এক রাতে আমি খাওয়ার টেবিলে বসে কানে ইয়ারফোন লাগিয়ে অঙ্ক করছিলাম তখন হঠাৎ আমার মনে হলো কালো কি যেন খুব দ্রুত স্টোর রুম থেকে আমার রুমের দিকে গেল কিছুক্ষণ চুপচাপ বসে বিষয়টা মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম কিন্তু তার পরের দিনও একই জিনিস আবার হওয়াতে ভয়ে রুমে গিয়ে কোনো মতে শুয়ে পড়লাম পরের দিন বাবাকে বিষয়গুলো বললাম সিলেটের থেকে গত রাত পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু কিন্তু উনি এগুলোকে মনের ভয় বলে ইগনোর করলেন তার দুই একদিন পর আমি আবার খাওয়ার টেবিলে এসে বসে পড়লাম এবং আমার বাবা ড্রয়িং রুম একটা সোফায় বসে পড়ছিলেন রাত প্রায় আড়াইটা তখন আমার শরীরটা খারাপ লাগছে ঘুমোতে যাব তুমি ভয় পাবা না তো এটা বললেন বাবা আমি উত্তরে বললাম না উনি চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আমার মনে হলো আমি কারো হাঁটার আওয়াজ পাচ্ছি এবং আওয়াজটা যেন আমার ডান পাশ থেকে আসছে কোনো কিছু না ভেবে সোজা রুমের দিকে ঢুকে শুয়ে পড়ি এই ব্যাপারটা বাবাকে জানাই নাই কারণ উত্তর কি হবে তা আমার জানা ছিল কিছুদিন পরে অসুস্থ হওয়ার কারণে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমার বাবা এবং আমাদের বাসায় যে মেয়েটা কাজ করে ওনারা দুইজন মিলে জিনিসপত্র গুছাচ্ছিল পরের দিন সকালে ওঠার পরে সে বলল রাতের কাজ শেষ করে ও যখন রান্নাঘরে পানি খেতে গিয়েছিল তখন বারান্দা থেকে একটা মেয়ের গোঙানির আওয়াজ আসছিল এটা শুনে আমি পুরো স্তম্ভিত হয়ে যাই ওর দিকে তাকিয়েছিলাম কারণ এসব কিছুই আমি ওকে বলি নাই তাহলে ওইটা বলল কেন সিলেট থেকে আসার পর থেকে আমি বেশিরভাগ সময় আজানের আগে ঘুমো ঘুমোতে পারতাম না আমার মনে হতো কেউ যেন অনেকক্ষণ ধরে একটানা আমার দিকে তাকিয়ে আছে আর আমার কাঁথা দিয়ে মুখ ঠেকে শুলে মনে হতো কেউ যেন আমার আশেপাশে হাঁটাচলা করছে এমনি এক রাতে আমি না ঘুমাতে পেরে সজাগ হয়ে বসেছিলাম আমার রুমের দরজাটাও লাগানো ছিল তখন প্রায় আজান দিবে দিবে অবস্থা ভাবলাম জানালা তো খুলে দিই জানালা খুলে পিছনে ফিরে দেখি আমার রুমের দরজাটা আধা খোলা এটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমার রুমের দরজা অনেক আওয়াজ করে আর সেই দরজা কোনো আওয়াজ ছাড়া খুলে গেল একটুও টের পেলাম না এটা কিভাবে সম্ভব কিছু সময়ের জন্য ভাবলাম হয়তো বাবা এসেছিল কিন্তু বের হয়ে দেখি উনি গভীর ঘুমে আছেন পরের দিন বাধ্য হয়ে বাবাকে আবার বিষয়গুলো বললাম এবং উনি কথাগুলোকে ইগনোর করলেন এবং তিনি একমত হলেন আমি অবাক হয়ে প্রশ্ন করাতে উত্তর দিলেন দুই একদিন আগে উনি রাতে খাবার খেতে উঠেছিলেন খাওয়ার টেবিলে খাওয়ার সময় ড্রয়িং রুমের জানালায় মনে হলো কেউ যেন নক করল প্রথমে বাবা ব্যাপারটা গুরুত্ব না দেওয়াতে পরের বার আবার নকের আওয়াজ আসতে বাবা বলল কে জিজ্ঞেস করলো বাবা খাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় লক্ষ্য করলো যে জানালাটা পুরো খোলা তাহলে আওয়াজ আসলো কিভাবে তাছাড়া বাইরে কোনো বাতাসও ছিল না এভাবে উনি জানালার কাছে গিয়ে ভেতরে তাকাতেই দূরে রাস্তায় একটা বিশাল সাদা কিছু লক্ষ্য করলেন ক্লিয়ার দেখার জন্য আরেকটু জানালার কাছে যেতেই নাইট গার্ডের আর সিটির আওয়াজে ধ্যান ভেঙে যাওয়ার পরে আবারও সেদিকে তাকিয়ে দেখল সেই সাদা জিনিসটা আর নেই আমি এমনিও কিছুদিনের মধ্যে বাসা বদলানোর কথা ছিল তাই দ্রুত সবকিছু গুছিয়ে সেই বাসাটি ছেড়ে দিই কিন্তু জিনিসপত্র পুরোপুরি না নেওয়ায় তখনও শেষ হয় নাই বারবার ওই বাসায় যাওয়া লাগত যেদিন শেষবারের মতো জিনিস আনার কথা ছিল বাবা সেদিন দুপুর তিনটায় সেই বাসায় যায় গিয়ে উনি ফ্রিজ পরিষ্কার করছিলেন পুরো বাসায় প্রায় ফ্রিজের ভেতরে রক্তের গন্ধে পড়ে গিয়েছে গন্ধের কারণে উনি জানালা খুলে দিয়ে সোফায় বসেছিলেন এটা বলে রাখা ভালো যে ঘরের প্রতিটা রুমেই অনেকগুলো বস্তা ছিল আমাদের এবং হঠাৎ করে তিনি আমার রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলেন গিয়ে দেখেন একটা বস্তা পড়ে আছে ওটা উঠাতেই পাশের রুম থেকে আরেকটা আওয়াজ আসলো সেখানে গিয়ে দেখেন আরেকটা বস্তা পড়ে আছে এটা উঠাতেই অন্য রুম থেকে আওয়াজটা আসলো এমন প্রায় অনেকবার হওয়ার পরে উনি আর ঘরে একা থাকলেন না এই ছিল আমার কাহিনী ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করছি ভালো লেগেছে সবার ধন্যবাদ